আমার বাংলার বোতল কোথায় রেখেছিস বল আমার বাংলার বোতল কোথায় আমার এক কার্টন বাংলার বোতল কোথায় রেখেছিস জানি না ওরে বাবা আমি জানি না আমি জানি না বাংলার বোতল কোথায় তুই বললি বাংলা খাওয়া ছাড়া আমি একদম থাকতে পারি না বলেন কি পরিষ্কার করে বল তাড়াতাড়ি বল আমার বাংলার বোতল কোথায় রেখেছিস বল বলতে পারবো না আরে ভয় দেখাচ্ছ কেন সত্যি কথা বলতে কি আমি বাংলার বদলগুলো কোথায় জানি না সালা মিথ্যা কথা বললে এই চাকু পেছনে ঢুকে দেবো আর জীবনে সালা হাগু করতে পারবি না কি বলছিস তুই সালি তুই আবার বাংলা খেয়েছিস তোর মতো মাতালকে আমি বিয়ে করতে চেয়েছি বলেন কি তোকে আমি ভালোবেসেছি বলেন কি তুই সালি আবার বাংলা খেয়েছিস তোর মতো মাতালকে আমি বিয়ে করব জীবনে তোকে আমি বিয়ে করব না কি বলে তো মহা মুশকিল ভাই আরে নাথ জামাই আমার নাতিনকে বকছো কেন ও নেশা উঠেছিল তাই মদ খেয়েছে যদি মদ খেয়ে থাকে এক গ্লাস তেঁতুল জল খাওয়াই দেবে নেশা কেটে যাবে আপনার বুদ্ধি ভালো